হ্যালো বন্ধু কেমন আছেন সবাই তো আজকে দিনের মতো আজকেও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকে ভিটা ভিডিওর বিষয়বস্তু আপনারা টাইটেল থেকে বুঝতেই পারছেন তো কি হতে চলেছে তো আপনাদের কারো যদি জমি নিয়ে আগ্রহ হন অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর তার আগে একটা কথা বলি যদি মনে হয় আমার এই চ্যানেলটা দেখে উপকৃত হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি একটা বাজারে যাচ্ছি তো আমি ইউসু বাজার সরি করম বাজার ওপেন করছি কর্মবাজারকে সার্চ বারে সার্চ করছি বাংলার ভূমি তো বাংলার ভূমি এখানেই BNGL A R PHU M I Bangla ভূমি লিখে সার্চ করুন সার্চ করলে এমন একটা ইন্টারভিউ হবে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ফর্ম এটাতে ক্লিক করুন ক্লিক করলে একটু সময় নেয় তো একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন তো একটা ইন্টারফেস ওপেন হচ্ছে তো এমন একটা ইন্টারফেস ওপেন হবে তো আমি জাস্ট দেখে নিই তো ঠিক অপরের দিকে যাবেন অপরের দিকে গিয়ে ঠিক আমি জুম করে একটু দেখে দিই হ্যাঁ ঠিক এই ঘরের চিহ্নটা আছে একটা ক্লিক করবেন ফের নতুন একটা ইন্টারভিউ যাবেন হবে তো চলো ক্লিক করে নেওয়া যাক একটু সময় নেয় যেহেতু এটা সারা বাংলার লোক দেখে আর সর্বসময় সাজ হয় সেই জন্য সময় নেয় তো এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তো আমি উত্তর চব্বিশ পরগনার ছেলে দেখানো হবে যাক কোথায় উত্তর চব্বিশ পরগনা আছে উত্তর চব্বিশ পরগনা আছে পনেরো নম্বরে তো আমি সিলেক্ট করে নিলাম তারপর আমার ব্লক আমি হাবড়া টুর ছেলে তো আমার হাবড়া টু ছয় নম্বরে এসে গেছে ওটাকে ক্লিক করে দেন তারপর আমার মজা তো আমি রাজবেড়িয়া গ্রামের ছিল তো আমার রাজবেড়িয়া মজাটা সিলেক্ট করব রাজবেড়িয়া এই যে আটত্রিশ নাম্বার আছে তো আমি আটত্রিশ নাম্বার রাজবেড়িয়াটা সিলেক্ট করে নাম এবার আপনারা কি জানেন আপনারা খতিয়ান নাম্বার জানেন খতিয়ান নাম্বার দিলে বেড়ে আসবে আমি যেহেতু প্লট নাম্বার জানি তো প্লট নাম্বার আমি যেটা দেখতে যাই পাঁচশো চব্বিশ নাম্বারে এটা একটা ইসমাইল সম্পত্তি আছে আমাদের গ্রামের তো এখানে নাম অনেকটারই হবে তো আমি সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের আপনারা আপনার নিজেদেরটা দিয়ে বসিয়ে দেবেন তো আমি এই ক্যাপসাটা পূরণ করে নিই ক্যাপসাটা পূরণ করে আমি ভিউতে ক্লিক করবো তো ভিউতে ক্লিক করলে হয়ে যাবে তো আমি ক্যাপসাটা পূরণ করে নিই একটু তো আমি ভিউতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন যে একটা নতুন ইন্টারভিউ ওপেন হলো আর এটাতে দেখতে পাচ্ছেন পাঁচশো চব্বিশ দাগের কবরস্থান সতেরো শতক জমি আর ওপরে যে লিখে আর লিখলে এখানে ম্যাপ চলে আসবে কীরকম জায়গা মানে ম্যাপটা আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক নাম আছে তো এটা একটা ইসমাইল সম্পত্তির জন্য অনেকের নাম আছে তো এইভাবে আপনারা দেখতে পারেন আর যদি আপনাদের ম্যাপ দেখার ইচ্ছা হয় তো ওপরে গিয়ে ওই ক্লিক ইয়াটাকে দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করলে জমির বিবরণটা দেখতে পাবেন তো যদি বন্ধুরা যদি মনে হয় ভিডিওটা দেখে ভালো লেগেছে বা উপকৃত হয়েছে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন ম্যাপটা এসে গেছে তো আমি ম্যাপটা ক্লিক করার সময় নিয়েছিলাম পাশের ছবি থেকে ম্যাপটা এসে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ